সুপ্রিয় দর্শক মন্ডলী আসসালামু আলাইকুম welcome to freelancer Limon once again আজকে আমাদের ভিডিওর টিউটোরিয়াল টপিক হচ্ছে কিভাবে আমরা একটি পারফেক্ট মানি ভেরিফাইড অ্যাকাউন্ট তৈরি করতে পারি সেটি দেখব তো ভিডিওটি শুরু করার আগে আপনারা যারা আমার চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করে নেবেন এবং পাশে থাকা বেল আইকনে ক্লিক করে অল সিলেক্ট করে দেবেন তাহলে যখনই আমি ভিডিও আপলোড করব সেটি আপনাদের কাছে নোটিফিকেশন আকারে পৌঁছে যাবে তো কথা না বাড়িয়ে চলুন কাজ শুরু করি ভিডিওর ডিসক্রিপশনে একটি লিঙ্ক দেওয়া থাকবে সেই লিঙ্কটিতে ক্লিক করলে এরকম একটা ইন্টারফেস আপনাদের সামনে শো করবে তো এটা হচ্ছে পারফেক্ট মানি ডট কম এর ইন্টারফেস এইখান থেকে আমরা একটি অ্যাকাউন্ট তৈরি করব ওয়েবসাইটটিতে ওয়েবসাইটটির উপরে ডান দিকের কর্নারে দেখতে পাচ্ছেন আপনারা লগ এবং সাইন আপ তো আমরা এখানে অ্যাকাউন্ট তৈরির ক্ষেত্রে সাইন আপে ক্লিক করব সাইন আপে ক্লিক করার পরে এখানে আপনাদের সামনে এরকম একটা ফর্ম চলে আসবে এখানে বলছে ক্রিয়েট অ্যান অ্যাকাউন্ট এখানে বলছে অ্যাকাউন্ট নেম হ্যাঁ এইখানে আপনাদের নেমটা কীরকম হবে সেটা হচ্ছে আপনার আপনাদের শর্ট নেম যেটা আছে সেটা এক্সাম্পল হিসেবে এখানে দিয়ে দিয়েছে দেখেন জেনিয়ালস অ্যাকাউন্ট তো আপনার যে অ্যাকাউন্টটা যে নামে হবে সে নামের শর্ট ফর্মটা এখানে দিয়ে এক্সাম্পল হিসেবে এখানে যদি আমি লাইলস অ্যাকাউন্ট এরকম আপনাদের ফুল নেমের সংক্ষিপ্ত রূপটি এখানে লিখে তার সাথে অ্যাকাউন্ট লিখতে হবে তো এইভাবে আপনারা সম্পূর্ণ ফর্মটি ফিল করবেন এখানে আপনার ফুল নেম দিবেন ভোটার আইডি কার্ড অনুযায়ী তারপরে এখানে আপনার সিটি তারপরে এখানে আপনার অ্যাড্রেস তারপরে এখান থেকে কান্ট্রি চুজ করবেন বাংলাদেশ তারপর এখান থেকে আপনার পোস্টাল কোড বা জিপ কোডটি দিয়ে দিবেন ঠিক আছে তারপর এখান থেকে আপনার ইমেল অ্যাড্রেসটি দিয়ে দেবেন তারপর ফোন নাম্বার দিবেন এবং ফোন নাম্বারের ক্ষেত্রে অবশ্যই মনে রাখবেন আপনারা ফোন নাম্বার আমাদের কান্ট্রি কোড সহকারে লিখবেন মোবাইল নাম্বারের ক্ষেত্রে অবশ্যই আপনারা আপনাদের কান্ট্রি কোড যেটা রয়েছে যেমন আমাদের কান্ট্রি ক্রোড হচ্ছে plus eight eight plus eight এইটের পরে আপনার আপনাদের নাম্বারটি দিয়ে দিবেন জিরো ওয়ান এরপর শুরু করবেন তারপর অ্যাকাউন্টটা পার্সোনাল হবে তারপর এখানে আপনার পাসওয়ার্ড দিবেন পাসওয়ার্ড অবশ্যই আপনার এখানে capital letter small letter number এবং স্যাম্বল ঠিক আছে এই ক্যারেক্টারগুলো মিক্স করে তারপরে পাসওয়ার্ডটি দিবেন তারপরে এইখানে আপনাদেরকে দিতে হবে হচ্ছে টার্নিং নাম্বার তো এইখানে যে ক্যাপচাটা দেওয়া থাকবে সেই ক্যাপচাটা এখানে লিখে দেবেন যেমন এখানে আছে turning four four A zero এটা লিখে দেবেন লিখে দেওয়ার পরে এখানে I agree terms and condition এখানে ঠিক জন্য যে রেজিস্টারে ক্লিক করবেন আমি এখানে সম্পূর্ণ ইনফরমেশনটা ফিল আপ করার পরে রেজিস্টারে ক্লিক করতেছি ফর্মটি ফিল আপ করার পরে রেজিস্টারে ক্লিক করব রেজিস্টারে ক্লিক করার পরে আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসবে registration process check your mail এখানে বলছে যে আপনাদের মেইলে আপনাদের একটি মেম্বার আইডি হ্যাঁ এবং আপনাকে আপনার মেম্বার আইডি এবং আপনার অ্যাকাউন্টের ইনফরমেশনটি মেল করা হয়েছে আপনারা আপনাদের মেল চেক করবেন যে মেল দিয়ে আপনারা অ্যাকাউন্টটি খুলেছেন সেই মেলটা চেক করবেন তো এইখানে আমি এই অ্যাকাউন্টটা দিয়ে এই মেলটা খুলেছিলাম দেখেন এখান থেকে পারফেক্ট মানি থেকে দুটা মেল আসছে তো এইখানে আপনারা আপনাদের মেম্বার আইডি দিয়ে পেয়ে যাবেন ঠিক আছে তো এইখান থেকে আপনারা আপনাদের মেম্বার আইডিটি কপি করে নেবেন ঠিক আছে তো এইখানে দেখেন এইখানে আপনাদের যে মেম্বার আইডিটি দিয়ে দিয়েছে ইউর মেম্বার আইডি তো এইখানে আপনারা আপনাদের মেম্বার আইডি দিয়ে দেন মেম্বার আইডিটি আমি কপি করে নিচ্ছি আচ্ছা তারপরে এইখানে বলেছে আচ্ছা এইখানে সব কিছু ঠিক আছে থ্যাংক ইউ কনফার্মেশন জানিয়েছে ওকে সমস্যা নেই সব ঠিক আছে এখানে আপনার অ্যাফিলিয়েট লিঙ্ক দিয়েছে ঠিক আছে এখানে তেমন কোনো কিছু নেই তো এখন আমাদের অ্যাকাউন্টে প্রবেশ করতে হবে ঠিক আছে সেজন্য আমাদেরকে কি করতে হবে উপরে ডান দিকের কর্নারে লগ ইন অপশানে ক্লিক করতে হবে লগ ইন অপশানে ক্লিক করলে এখানে বলছে আপনার মেম্বার আইডি আমরা মেম্বার আইডিটা এখানে পেস্ট করে দেবো এবং এখানে আপনি যে পাসওয়ার্ডটি ব্যবহার করেছিলেন সে পাসওয়ার্ডটি দিবেন এবং এখানে এই ক্যাপচাটি ফিল আপ করে দেবেন তো এখানে আমি ক্যাপচারটি ফিল আপ করতেছি ক্যাপচার ফিল আপ করার পর এখানে আপনার পাসওয়ার্ডটি দিতে হবে পাসওয়ার্ডটি দেওয়ার পর এখানে অথরাইজে ক্লিক করতে হবে অথরাইজে ক্লিক করার পরে আপনি আপনার অ্যাকাউন্টে প্রবেশ করতে পারবেন তো এইখানে দেখেন আপনার আপনাদের অ্যাকাউন্টে প্রবেশ করে গেছে এইখানে হচ্ছে আপনার এটা ইউএসডিটি অ্যাকাউন্টের আইডি তারপর এটা হচ্ছে ইউরো আইডি ঠিক আছে তো এখান থেকে আপনি চাইলে আরও একটা আইডি তৈরি করে নিতে পারেন যে অ্যাড অ্যাকাউন্ট অ্যাড অ্যাকাউন্টে ক্লিক করলে আপনি এখান থেকে কী অ্যাকাউন্ট তৈরি করবেন যেমন ইউএস ডলার ইউরো অথবা যে কোনো বিট কয়েন আমি বিট কয়েন আছে বিট কয়েনটা অ্যাড করে নিই এখান থেকে হ্যাঁ তো এইখান থেকে ক্রিয়েটিভ বিটিসি ওয়ালেট ওকে আমি এখান থেকে অ্যাড ওয়ালেটে ক্লিক করে এখান থেকে বিটিসি ওয়ালেট তৈরি করে নিলাম তারপর আমি আমার মাই অ্যাকাউন্টে চলে যাব তৈরি হয়ে গেছে তো এখন হচ্ছে আমাদের মেইন কাজ বা প্রথম স্টেপটি ঠিক আছে তো প্রথম স্টেপটি কীভাবে আমরা কমপ্লিট করব তো এইখানে দেখেন অ্যাকাউন্টে প্রবেশ করার পরে এইখানে আপনাদেরকে যেটা করতে হবে সেটা হচ্ছে উপরের ডান দিকের কর্নারে সেটিংস অপশনে চলে যেতে হবে সেটিংস অপশনে যাওয়ার পরে এইখানে আপনারা দেখতে পাচ্ছেন যে অ্যাকাউন্ট ভেরিফিকেশন এখানে নট ভেরিফাইড দেখাচ্ছে আমাদের অ্যাকাউন্টটি কিন্তু ভেরিফাই নয় ঠিক আছে তো এটার জন্য আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে ভেরিফিকেশন ম্যানেজমেন্ট আপনাকে এইখানে ক্লিক করতে হবে এইখানে আমাদেরকে তিনটা ধাপ অতিক্রম করতে হবে একটা হচ্ছে নেম ভেরিফিকেশন ঠিক আছে আপনি যে ন্যাশনাল আইডি ব্যবহার করে বা নাম ব্যবহার করে যে অ্যাকাউন্ট তৈরি করেছেন সেই ন্যাশনাল আইডির একটি স্ক্যান কপি দিতে হবে এখানে তারপরে এইখানে বলছে যে অ্যাড্রেস ভেরিফিকেশন এই স্টেপটা কমপ্লিট করার পরে আপনি এই স্টেপটা কমপ্লিট করতে পারবেন এছাড়া আপনি দ্বিতীয় স্টেপে আসতে পারবেন না তো আমরা প্রথম স্টেপটা কমপ্লিট করার জন্য আমাদেরকে যেটা করতে হবে সেটা হচ্ছে আপনার ন্যাশনাল আইডি কার্ডটির ফ্রন্ট এবং ব্যাক দুটাকেই মোবাইল দিয়ে ছবি তুলবেন এবং সেটি এক পেজে একটা এ ফোর পেজের ভিতরেই সেই ন্যাশনাল আইডি কার্ডটি রাখতে হবে আমি এক্সাম্পল স্বরূপ একটি কার্ড আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি কীভাবে সাবমিট করতে হবে বা কীভাবে ফাইলটি সাবমিট করতে হবে তো আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন এখানে একটি ন্যাশনাল আইডি কার্ডের ফন্ট এবং ব্যাক একটা একটা ইমেজের ভিতরে বা একটা পেজের ভিতরে রাখা হয়েছে তো এইভাবে আপনাকে একটি স্ক্যান কপি করে এটা এখানে আপলোড করে দিতে হবে এবং সেটি অবশ্যই আপনাকে ওয়ান পয়েন্ট ফাইভ এমবি মানে অবশ্যই এই ইমেজটার যে সাইজ রয়েছে সেটি অবশ্যই যেন দেড় এমবির বেশি না হয় সেক্ষেত্রে আপনাদেরকে লক্ষ্য রাখতে হবে ঠিক আছে তো এইভাবে এখানে আপনি আপনার ভোটার আইডি কার্ডের ফ্রন্ট এবং ব্যাকটি আপলোড করে দেবেন তারপরে আসতে হচ্ছে অ্যাড্রেস ভেরিফিকেশন অ্যাড্রেস ভেরিফিকেশন খুবই সোজা আপনি এইখানে যে ভোটার আইডি কার্ডটি ব্যবহার করেছেন সেই ভোটার আইডি কার্ডের নামে যে কারেন্ট বিলটা আসে ইলেকট্রিসিটি বিলটা আসে সেই বিলটি এখানে আপলোড করে দেবেন ঠিক আছে এই স্টেপটি কমপ্লিট হওয়ার পরে এই স্টেপে আপনি আপনার কারেন্ট বিলের কপি আপলোড করবেন দেন আপনার ফোন নাম্বারটি এখানে একটি ভেরিফাই করতে হবে এখানে ফোনে একটি কোড আসবে এখানে ফোন নাম্বারটি অ্যাড করার পরে এখানে ফোনে একটি কোড আসবে কোডটি দিলে আপনার এখানে ফোন নাম্বারটি ভেরিফাই হয়ে যাবে এইভাবে আপনাকে তিনটা স্টেপ কমপ্লিট করার পর আপনার এই অ্যাকাউন্ট স্ট্যাটাস এই জায়গাটায় দেখাবে হচ্ছে অ্যাকাউন্ট স্ট্যাটাস এখানে এখানে ভেরিফাইড দেখাবে এই নট ভেরিফাইড দেখাবে না শুধুমাত্র ভেরিফাইড দেখাবে এবং সেটি ব্লু কালারের হবে তো এইভাবে আপনারা খুব সহজেই আপনারা আপনাদের পারফেক্ট মানে অ্যাকাউন্টটি ফুল ভেরিফাই করতে পারবেন তো আজকের এই ভিডিওতে দেখানোর মতন তেমন কোনো কিছু নেই আমি আশা করি আপনারা খুব সহজেই আপনাদের পারফেক্ট মানে অ্যাকাউন্টটি ভেরিফাই করতে পারবেন যদি আপনাদের অ্যাকাউন্ট তৈরির ক্ষেত্রে কোনো সমস্যা থেকে থাকে বা অ্যাকাউন্ট আপনারা তৈরি করতে পারতেছেন না সেক্ষেত্রে যদি কোনো ধরনের হেল্প প্রয়োজন হয় অবশ্যই আমার ভিডিও ডিসক্রিপশনে আমার যোগাযোগের মাধ্যম দেওয়া আছে যেমন পেজ দেওয়া আছে টেলিগ্রাম লিঙ্ক দেওয়া আছে হ্যাঁ তারপর মেল দেওয়া আছে আপনারা মেল করবেন বা আমার ওয়েবসাইট রয়েছে হ্যাঁ এইখানে আমার ইউটিউব চ্যানেলে গেলেই এখানে হোয়াটসঅ্যাপ লেখা আছে এইখানে করলেই এখানে দেখতে পাচ্ছেন আমাদের ওয়েবসাইট রয়েছে এখানে কন্ট্যাক্ট আছে আসলে আমাদেরকে আমাদের সাথে কন্ট্যাক্ট করতে পারবেন ঠিক আছে এখানে আপনার নাম আপনার মেল এখানে আপনার সমস্যা লিখে সাবমিট করলে আমাদের কাছে চলে আসবে আমরা সমাধান করার চেষ্টা করব আরেকটি বিষয় সেটি হচ্ছে যে যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন এবং পাশে থাকা বেল আইকন ক্লিক করবেন দেখা হবে আগামীতে কোনো নতুন ভিডিওতে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ